নতুন গেম আজকের গেম কিন্তু দারুণ গেম ভাই আজকে মানে যে একটা সিরিজ চলছিল তো কি বলবো তো চলো আজকের সবাই দেখতে অ্যান্ড আজকে কিন্তু ভাই সব হেড হচ্ছিল ভাই তো এই সাইডে দেখতে পাচ্ছ একটা হচ্ছে মানে উনচল্লিশটা ম্যানের শেষে গান তো দিয়ে আমরা একটা ম্যান পাচ্ছি ভাই মানে পিকে নামছি কোনো এনিমেই নাই অ্যান্ড এছাড়া একটা রিভাইভ দিতে বলছেন চলে আসতে আসতেন আমি কিন্তু একটা ভয়ানক গাড়ি নিয়ে আসছি এরে ভাই সাহেব দুটো শটে মানে যে দুটো শট দিয়েছে দুটো শটে আমার গাড়িতে লেগেছে তো সেলটাকে আমি এখন দেখে আগে যদি কেউ একে বাঁচাতে আসে তাহলে ওটারও মারবো সেজন্য আমি এখন কনফার্ম করে দিচ্ছি না তো থাকলে তো খুব পিছনে আমার আবার দুটো আছে ভাই আর নালুট করে ওটা চলে আসবে এই সাইডে কিন্তু ফাইট চলছিল তো চলো এটা ম্যান নক করছে চলো কনফার্ম তো করতে হবে মানে তো ভাই নক করছিল আমি কিল পেয়ে গেছি যে ভাই এখানে একটা আছে ভাই ওহো ভাই পুরো রেড ডট ওয়ান ট্যাপ ছিল মানে কি বলবো আজকে একটা খালি দারুণ দারুণ ওয়ান ট্যাপ আছে সবাই পুরো গেম প্লেটা দেখে দারুণ মজা পাবা অ্যান্ড আজকে আমি নিয়ে আসছি মিশা ক্যারেক্টার একটা আছে মিশাই একটা আছে তো চলো এখানে অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে তো এখানে আমাকে মেরে দিয়েছিল অ্যান্ড আমি আবার লার্নিং করছি তো শর্ট গান আমার এম টেন পাইছি এ দেখো তো ইনিমের সাথে লুট করছিল ভাই ও ও কি ওয়ান ট্যাপ রে ভাই আর আমার ম্যান দেখো ইনিমের সাথে লুট করেছিল আর ইনিমিটাও কেমন ছিল মানে দুজন একসাথে বসে লুট করছে বুঝতেই পারিনি সামুরাই বান্ডে চলো এখান থেকে আমার শর্ট গানটাকে নিয়ে আসলেন এই সাইডে মানে শেষ জোনের দিকে প্রায় ব্রিজ এই সাইডে ব্রিজ একটা ফাইট চললো বসে আছে বা এই পিছনতে দেখো তাও পঁয়ষট্টি হালকা পাতলা ড্যামেজ অ্যান্ড এটা নক করে দিয়েছি এই নিচে কে মারে কোথায় টাওয়ার থেকে না কোথায় মারে চলো এটার আগে গ্রেনেড দিয়ে আসি কেননা যদি কিল কিল নিয়ে নেয় সেজন্য আমি দুটো গ্যান্ট আছে দুটো গ্যান্ট ওই দেখো নাম্বার থ্রি করে সাইড অলরেডি মেরেছে ওখানে নিয়ে যায় ভাই আমার নাম্বার টু তো মইল এটা ওই কিলটা পেয়ে গেছে অলরেডি দেখতে সাউন্ড পাশ দিয়ে মানে নিক্স যে সাইডে বাইক নিয়ে যাচ্ছে নাম্বার টু নক আরে তো চলো কিলটা নিয়ে যেই মারুক ফাঁকাই ছিল বাইক কিলটা তো অবশ্যই নিতে হবে তো চলো রিভাইভ করে দিই নাম্বার টু এর পুরো ফ্রি ফ্রি কিল পাইছি রে ভাই আর কি বলবো তো চলে এখানে একটা চলে আসতে আরে ও ভাই কেমনে হেডটা লাগছে মানে কতটা গুলি মিস গেছে তারপরে কিন্তু এটা করছে শুধু কি করার চলো আমার যেহেতু মিশাকে একটা নিয়ে আসি সেজন্য কোনো ভয় নেই উড়া তোরা গাড়ি চালাবো অ্যান্ড অনেকদিন পরে আবার গাড়ি পাইছি আরে অবস্থা ভাই দেখছো সাড়ে বাসে নেমে এই জোনে এখনো তেরোটা ম্যান আছে মানে আমরা তিনটা দশটা নিম আছে কেটা কোথায় আছে ওরে ওরে ওরে ভাই মাথার উপরে প্রায় লাগছে কিছুটা তো এই সাইডে আবার পাবো এটা কিন্তু অলরেডি দৌড় শুরু করছে সামনে তো পারছে ভাই দৌড়ে প্রায় আঠান্নর একটা হেড দিছে মানে সত্তর ড্যামেজ আছে হলুদ শট সত্তর ড্যামেজ ছিল প্রায় আরে কি দৌড়টা দিছে রে ভাই কোনো নাই এখানে ল্যান্ডম্যান সেট করে গেছে এখানেও নাই ভাই কোথায় দৌড় মারছে ইয়ে তো এই দেখো এই সাইডে মিডি করছে ওরে ভাই রে ভাই এটাও একটা মানে এতগুলো হেড লাগছে একটা মানে খালি হলুদ শট লাগছে ওইটার জন্য আমাকে মানে হেড হেডশট লেখাই দিল না কেমন একটা হলুদ শটে যায় না আর অন্য টাইম একটা রেড ডট উঠলে মানে একটা গুলি হেডে লাগলেই অলরেডি হেড হেডশট এই সাইডে পুরো একটা আসছে এটারে খালি বড় শট দিয়ে মেরে দিয়েছে অলরেডি আমার নটা কিল হয়ে গেছে অ্যান্ড আর ইনিমে আছে চারটা সরি সাতটা নেমে ভিতরে পাঁচটা নেমে আছে দুটো আমরা আছি তো একটা গাড়ি নিয়ে ঘুরছে অলরেডি ও বাই দেখো এই সাইডে গাড়ি না পড়ছে আরে না ভাই দাঁড়াও গাড়ির উপর হেড খেয়েছে কিছুটা তো এই সাইড এই গাড়ি করেছে গাড়ি আগুন লাগছে আগুন লাগছে ও যার পুরো মানে দুটা গুলি হেবে চলো অ্যান্ড এটার আসতে একটা শট মানে রেড শট শুধু একটা এটার একটা শেষ কাটা আমার মারতেই হবে না হলে কিল মানে পুজাবে না তো সরি ওরে পিস্তানে ড্যামেজ দিয়েছিল ভাই ওরে ভাই সাহেব আর একটা হচ্ছে ওয়ান ট্যাপ টু ওয়ান ট্যাপটা আমাদের ম্যাচটা শেষ হলো তো ভিডিওটা ভালো হলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ টেক কেয়ার খোলা হবে আমরা দেখা পরের ভিডিওতে বাই